সুরের বিকাশ করি সানের মোল্লাদের তালিকা করো খুঁজো মোল্লার দোষ অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস মোল্লাদের তালিকা করো খুঁজো মোল্লার দোষ অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস ছাড়ো মোল্লার পিছু না হয় খাইবে অবশেষে যেমন খাইছে বুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস নামাজ পড়া রোজা রাখা মোল্লা বেটার কাম হক কথা বলে মোল্লাই যদিও যায় চাম দিনের পথে ডাকে মানুষ ময়দানেতে ঘুরে তাতে তোমরা গা জলে কেন বলো আমারে কাজ নাই কাম নাই খোঁজো মোল্লার ভুল পারবে না তো ছিঁড়তে মোল্লার কোনো একটি চুল এমন লিস্টি করে সবাই যাতে কত ভুল বোঝা গেল পড়ালেখায় আছে গন্ডগোল মোল্লা আছে বলে দেশটা সঠিক চলে মোল্লা আছে বলে দেশটা সঠিক চলে না হয় দেশটা কত আগে হয়ে যেত তুষ অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস মোল্লা বেটায় পড়াইছে তোমার মা বাবার বিয়া মোল্লা বেটার লাগছ পিছে কেমন হিয়া নিয়া মোল্লা বেটায় দিছে তোমার দুই কানেতে আজান মোল্লার পিছে লাগতে তোমায় কে দিল এই জ্ঞান ধর্ম শিক্ষা পাইলে তুমি মোল্লা বেটার কাছে যতই ডিগ্রি থাকুক তোমার তুমি মোল্লার পিছে একুল ঐকুল উভয় কুলে মোল্লারাই তো সেরা মোল্লাদের দেখিলে তোমার কেন ওঠে কেরা মোল্লা আছে বলে সবই সঠিক চলে মোল্লা আছে বলে সবই সঠিক চলে আর লাগো না মোল্লার পিছে মাথায় রাইখো হুশ অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস অবশেষে মোল্লা রবে তোমরা হবে ঠুস